আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের ইসলামিক পেজে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি রমজান মাসের আমল ও ফজিলত নিয়ে কিছু জরুরি তথ্য আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক সিয়াম পালন করা কি ইসলামের পাঁচটি রুকনের একটি রুকন হলো সিয়াম আর রমজান মাসের সিয়াম পালন করা ফরজ সেই জন্য রমজান মাসের প্রধান আমল হলো সুন্না মোতাবেক সিয়াম পালন করা মহান আল্লাহ বলেন ফমন সাহিদা মিনকুমুস সাহারা ফা ইয়া সুমুহু সুতরাং তোমাদের মধ্যে যে মার্চটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে সুরা আল বাকার একশো পঁচাশি সিয়াম পালনের ফজিলাত সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মানসামা রামাদানা ইমানান ওয়া তিসাবান গুফরালাহু মা তাকাদ্দামা মিন ভিহি যে ব্যক্তি ইমানের সাথে ক্লাস নিয়ে অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রমজানে সিয়াম পালন করবে তাতে অতীতের সব গুণা মাফ করে দেওয়া হবে সহি বুখারি দু হাজার চোদ্দো নিশ্চয় সালাত মোমিনদের ওপর নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ সুরা আল নিসা আয়াত একশো তিন সিয়াম পালনের সাথে সাথে আমাদের সঠিক সময়ে সালাতও আদায় করতে হবে কারণ সালাতের মাধ্যমে মোমিনদের জান্নাতে যাওয়ার পথ সুগম হয় কোরআনুল মাজিদে সুরা আল নিসাতে বলা হয়েছে যে কেউ আল্লাহর রাস্তায় অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে তা দ্বারা আল্লাহ তাকে জাহান্নামের অগ্নি থেকে সত্তর বছর রাস্তা পরিমাণ দূরবর্তী স্থানে রাখবেন সহি মুসলিম দু হাজার সাতশো সাতষট্টি এই বিষয়ে হায়াদিসে এসে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিল্লাহ বলেন আমি বললাম হে আল্লাহ নবী কোন আমল জানাতে হতে নিকটবর্তী তিনি বললেন সময় মতো নামাজ আদায় করা সহি মুসলিম দুশো তেষট্টি